আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছে সিএম একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত এজন্য সীমাহীন বিনিময় রয়েছে এটি এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ রব্বুল্লাহ আলমিন সহস্তে প্রদান করবে সিএম ব্যতীত পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন সহস্তে দিবেন এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাবুল আলমিন সিয়ামকে ফরজ করেছেন মানুষ সিয়াম পালনের মাধ্যমে মোত্তাকি হতে পারে যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসে আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে তার নিকট হতে একশত বছরের পথ দূরত্ব করে দিবেন উকবা ইবনে আমর রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটি সিয়াম পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার নিকট হতে জাহান্নামকে সত্তর বছরের পথ দূরত্ব করে দিবেন অত্র হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে সিয়ামের পরিণাম জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতলা আল্লাহ রাবুল আলমিন সিয়াম পালনকারীর প্রতি এত সন্তুষ্ট হন যে একটি সিয়াম পালন করলে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে জান্নাত দিবেন তাই যে সকল কারণে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সিয়াম যাতে কোনো ক্রমই নষ্ট না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকব যে সকল কারণে সিয়াম নষ্ট হতে পারে সেগুলো হচ্ছে নিম্নরূপ নাম্বার এক ইচ্ছাকৃতভাবে কোনো খাবার গ্রহণ করলে নাম্বার দুই সুবেহ সাদেকের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করলে নাম্বার তিন ইচ্ছাকৃতভাবে কোনো দ্রব্য পান করলে নাম্বার চার ইচ্ছাকৃতভাবে বমি করলে নাম্বার পাঁচ হস্তমৈথুন করলে নাম্বার ছয় ইচ্ছাকৃতভাবে ধূমপান বিড়ি সিগারেট পান করলে নাম্বার সাত নাকে কোনো ধরনের ড্রপ ব্যবহার করলে আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং সমস্ত শয়তানকে শৃঙ্খলা বদ্ধিত করা হয় আবু হরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয় তাই তিনি ভাই ও বোনেরা আমরা অবশ্যই এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যাতে কোনো ক্রমেই নষ্ট না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই সচেতন থাকব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ইয়া রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা বরকাত